দিবানিশি আ ডাকি তোমায় কেঁদে কেঁদে ডাকি তোমায় কেঁদে কেঁদে সারা তো দাও না মাগো আমায় দিবানিছি আমি ডাকি তোমায় দিবানিছি আমি ডাকি তোমায় মা তুমি চলে গেলে কত মানুষ দেখি যে হারায় দেখি না মাগো আমি তোমায় কত মানুষ দেখি যে হারায় দেখি না 放不下。 Viva